সুরাটার নাম সুরাতুল আর রহমান এই সুরাটা কোরআনুল কারিমের পঞ্চান্ন নাম্বার সুরা কয় নাম্বার আসেন আগে তেলাওয়াত করি তারপরে আলোচনা করি পরেন আমার সাথে আর পড়তে ইচ্ছা করে না ভাইরা পড়েন সবাই الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان কথাগুলি কার সত্য না মিথ্যা আমার ভাইয়েরা বাপ আপনারে লালন পালন করেন আপনাকে লেখাপড়া করায় মানুষের মতো মানুষ করেন এখন আপনি মাসে এক লাখ টাকা কামাই করেন আব্বা আম্মার খবর নেন না বৌনিয়া শহরে থাকে হঠাৎ বাপের সাথে দেখা হয়ে গেল আব্বা তখন আপনাকে বলে আমি কি তোমাকে লেখাপড়া করাই নাই আমি কি তোমাকে আদর যত্ন দেই নাই আজকে বিবি পাইয়া আমার কথা ভুলে গেছ আমার কথা তোমার মনে নাই এইভাবে করে বাপও কিন্তু মাঝে মাঝে ছেলেরে মনে করা দেয় আর সুরে আর রহমান আল্লাহ বান্দার জন্য নাজেল করে তার দুনিয়া আখেরাতের সমস্ত নিয়ামতের কথা বান্দাকে মনে করা দিলেন কে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে আমরা জানবো ইনশা স্বামী তার স্ত্রীর সাথে ঝগড়া লাগছে লাগে না ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না আজকে যারা আছেন স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হয় কিনা আরে স্বামী স্ত্রী ঝগড়া হয় না এটা বলেন না আরে প্রেমিক প্রেমিকার মধ্যেও তো কিলাকিলি হয় কথা কয় না হয় না ছাত্র জীবনের কথা ভিক্টোরিয়া কলেজে পড়ি তখন কুমিল্লা ধর্মসাগরের পারে গেছি বিকাল বেলা ঘুরতাম যাইয়া দিয়ে পোলা মায়া দুইটা কিলা কিলি লাগছে কাছে গিয়া জিজ্ঞেস করলাম স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হবে দেয়ালের ভিতরে বাইরে কেন মায়া কানা এখনো বিয়া করি নাই তো কিলাকিলি করো কেন কয় ফ্যাম করছি কি করছে তো প্রেম করে কিলাকিলি করে এমন ঘটনা বাংলাদেশে নেই আসতে কয় প্রেমের আলোচনা একটু পরে আসবে প্রেম কর প্রেমিকা সবচেয়ে বেশি দয়ালু না আল্লাহ সবচেয়ে বেশি দয়ালু তো মা বাপ সাইরা দিয়া প্রেমিকারে লইয়া ভাগ্য যায় এমন নাই কিছু কিছু আছে নিয়ত করে রাখছে মা বাপ যদি বিয়াতে রাজি না হয় তাহলে ভাগ্য বিয়া করে ফেলাম এরকম পোলাফাইন নাই এই ব্যাপারে চূড়ান্ত ফতুয়া বাগ্যা যদি বিয়ে করো ছেলে যদি অ্যাডাল্ট হয় তাহলে ছেলে তার গার্জিয়ানের অনুপস্থিতিতে বিয়ে করতে পারবে তবে এখানে আল্লাহ রহমত থেকে সে বঞ্চিত হবে কিন্তু মেয়েদের কোনো উপায় নাই মেয়ে তার গার্জিয়ানের অনুপস্থিতিতে বিয়ে করলে আল্লাহ রাসুল বলেছেন আন্নিকা হুহা বাতিলুন আন্নিকা হুহা বাতিল তার বিয়ে হবে না এটা বাতিল বাতিল বাতিল বিশ্ব নবী ফতুয়া দিছে কোন মেয়ে যদি তার গার্জিয়ানের অনুপস্থিতিতে বিয়ে করে বিয়ে আসে না গেছে আরো আসতে কোন আসে না গেছে এই জন্য কেউ যদি গার্জিয়ান ছাড়া মেয়ের গার্জিয়ান ছাড়া বিয়ে করে থাকো বিয়েটা আজকে যে আবার দৌড়াবা যে আমি ভুল করছি আল্লাহর কাছে তাওবা করো কারণ তাওবা কবুলকারীকে আবার উল্টা ফতুয়া দিয়ে না যে ছেলে মেয়েগুলা কি হবে ওইটা আমি বলি নাই বিয়াটা দৌড়াইতে হবে বিয়াটা দৌড়াতে হবে কারণ বিয়া কয় পক্ষে হয় কথা আসতে কয় এক পক্ষ কিন্তু সলিড আরেক পক্ষের মধ্যে বেজাল এখন আপনারা বলবেন যে মোল্লা ভাই একজন ছেলে যদি তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে তাহলে একটা মেয়ে কেন নিতে পারে না তার একটা কারণ আছে কারণটা হলো মেয়েরা হয় আবেগী মেয়েরা কি হয় আবেগ দিয়া মেয়েরা চলে মেয়েরা কিন্তু ওই যে দামাক দিয়া খুব কম চলে যার কারণে বুয়া বাড়ির মাইয়া রিক্সাওয়ালার লগে ফুটুস এমন ঘটনা নাই ভারতের ঘটনা কোন জায়গার ভারতের ঘটনা ভারতের এক নারী তার স্বামী হলো ভারতের শ্রেষ্ঠ ধনীদের একজন অটোরিক্সাওয়ালার লগে বাগছে কথা বুঝো না কার সাথে বাগছে যাওয়ার সময় তিয়াত্তর তিয়াত্তর লক্ষ রুপি ভারতের রুপি তিয়াত্তর লাখ লইয়া অটো রিক্সাওয়ালার লগে বাগছে কুটিপতিরে ফালাইয়া তাহলে আমি বুঝাইতে চাইলাম মেয়েদের মাথায় কিছুটা স্ক্রু কথা আসতে কয় চৌধুরী বাড়ির মাইয়া মুসি বাড়ির পোলার লগে বাগ্য যায় এরপরে কি হয় বুয়া বাড়ির মাইয়া রিক্সাওয়ালার লগে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন শিখাই দিছে না নারীরা এরকমেরই হয় তাদেরকে আমি আবেগ দিয়ে তৈরি করেছি যার কারণে আবেগটা কাজে লাগে তারা যেন জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নিতে না পারে আল্লাহ তাদের সাথে তাদের বাবাকে তাদের ভাইকে লাগায় দিছেন গার্জিয়ান ছাড়া যদি বিয়া করে বিয়া শুদ্ধ হবে না বর্তমান মেডিকেল সায়েন্স স্বীকার করে নিয়েছেন নারীদের মাথার ব্রেন কাজ করে এক সাইড পুরুষের কাজ করে দুই সাইড কথা বুঝো না নারীদের কাজ করে পুরুষের কাজ করে এই জন্য নারীরা যখন সিদ্ধান্ত নেয় তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে হিংসাত্মক সিদ্ধান্ত নেয় নিজের ইগু কি আপনি পুরুষে পুরুষে মেল করে না কথা কয় না মেল বিচার যে হয় আপনারা মেলকে কি বলেন মেলের কথা গড়ের কথা একরকম না আমার ভাইয়েরা যারা নারীদের কথা শূন্য মেলে যায় কথা বলে তারা কিন্তু মেলের মধ্যে বেজ্জতি হওয়া লাগে বরং অনেকে কয় বেটা ঘরের কথা এনে চলে না এই জন্য দেখবেন আপনি যদি দশটা মহিলার এক জায়গায় বসায় দেন মেল করার জন্য আচ্ছা আপনারা বলেন তো মেলে কি বিচার সমাধা হবে না ঝগড়া আরো বাড়বে কিন্তু দশটা পুরুষ যদি বসায় দেন ঝগড়া থেমেও যাবে বিচারও থেমে যাবে কথা ঠিক কিনা এই জন্য নারীরা সিদ্ধান্ত নেয় অনেক সময় আবেগ দিয়া এই জন্য আল্লাপাক জানায় দিছে যে না নারীরা একা সিদ্ধান্ত নিতে পারবে না তার ভাই থাকবে তার বাপ থাকবে যাতে সে দেখতে পারে সিদ্ধান্তটা সে পারফেক্ট নিচ্ছে নাকি রং নিচ্ছেন এটা দেখার জন্য তার গার্জিয়ান থাকার দরকার আছে না নাই যাই হোক আমার কথার জবাব দেন কোন সুরাকে থেকে তেলাওয়াত করলাম আরো জোরে বলেন এটা কোরআনের কয় নাম্বার সুরা পঞ্চান্ন নাম্বার সুরা দুনিয়ার মানুষ যখন আপনাকে দিয়া খোটা দেয় যে আমি তোমাকে এটা দিছি তোমার জন্য এটা করছি আর আমার আল্লাহ আপনার আল্লাহ আমাদেরকে নেয়ামত দিয়া ও নেয়ামতগুলি মনে করাইয়া দেওয়ার জন্য কোরআনে একটা সুরা নাজেল করলেন সেই সুরাটার নাম হলো সুরাতুর আর রহমান বলেন কোন সুরা সানে নজল বলবো না ব্যাখ্যা দিলে অনেক সময় চলে যাবে আমার কাছে কিন্তু কথা আছে বলে দিয়ে যাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে পঞ্চান্ন নাম্বার সুরাটা নাজেল করলেন সুরাটার প্রথম আয়াতের নামে আল্লাহ সুরাটার নাম দিলেন সুরাতুল আর রহমান বলেন কোন সুরা এটা পঞ্চান্ন নাম্বার সুরা এই সুরাটাতে আয়াত সংখ্যা আটাত্তর রুকু সংখ্যা তিন সুরাটা নাজেল হয়েছে মদিনায় এবার আপনারা বলেন সুরার নাম সবাই বলবেন আয়াত কয়টা আটাত্তর রুকু কয়টা সুরাটা নাজেল হয়েছে কোথায় নামাজ পড়ি ইসলামী আন্দোলন করি ইসলামী আন্দোলনের প্রোগ্রাম থাকলে প্রোগ্রাম করি আর সময় শীত এত তাড়াতাড়ি আসে কেমনে আল্লাহ সারা কেউ জানে না একজন শুইলেই তিরিশ সেকেন্ডে ঘুমায়া যায় আরেকজন সারা রাত এই কাত ওই কাত একবার উঠে একবার সয় ঘুম আসে না কথা কি ঠিক বললাম গ্রামের মানুষগুলা এসার নামাজ পড়া বেশি দেরি করে না খাওয়া দাওয়াটা কইরা বিছানায় চলে যায় ঘুমায় গেছে ফজরের আজান হয়ে যায় ঘুম থেকে জাগে এর আগে আর জাগে না তাদের জন্য রাতটা ছোট নাকি যেই লোকটা সারা রাত ঘুমায় নাই তার জন্য রাতটা ছোট কার জন্য বড় যে ঘুমাইতে যে গোমায়া গেছে সে তো উইটাই কয় কিরে এত তাড়াতাড়ি রাত শেষ হইল কেমনে আর যেই লোকটা ঘুমাতে পারে না একশো বার বলছে যে রাত এত বড় হয় কেমনে কথা ঠিক বলি নাই তাহলে বুঝাইতে চাইলাম পৃথিবীর কোন গভর্নমেন্টকে যদি আল্লাহ দায়িত্ব দিত গমটা তুমি সরকার তুমি সাপ্লাই দিবা বিশ্বাস করেন বিরোধী দলের ঘরে গম খুঁজে পাওয়া যেত না বরং আমার আল্লাহ এই গমটা সাপ্লাই দেয় বলে যারা আল্লাহকে বেশি ডাকে শৈলে গম আসে যায় কিন্তু যারা দেশ চালায় মানুষের প্রতি জুলম করে গমের সাথে সারা রাতে দশ মিনিটও সাক্ষাৎ হয় না তাহলে সবচেয়ে বড় দয়া লোকে আমি কথাটা এই জন্য বললাম যে জিনিসগুলা নিয়া মানুষ রাজনীতি করলে মানুষের উপরে অত্যাধিক জুলুম করতে পারবে সেই জিনিসগুলা আল্লাহ নিজের হাতে রাইখা দিছে যেমন অক্সিজেন দুনিয়ার কারো কাছে দেওয়া যাবে না দিলে বিরোধী দল মাইরা ফেলবে যেমন গম দুনিয়ার কাউকে দায়িত্ব দেওয়া যাবে না দিলে নিজে সব রাইখা দিবে অন্যের ঘরে দিবে না এই রকমের হাজার অনেয়ামত নিজের কাছে রেখে দিছেন কে সুবহানাল্লাহ বড় সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা সন্তান দেয় কে কথা জোরে বলতে হবে আর রহমান আমি কেন বললাম শোনেন আমার ভাইয়েরা এই দেশের কোন গভর্নমেন্টকে যদি আল্লাহ সন্তান দুনিয়াতে পাঠানোর দায়িত্বটা দিত বিরোধী দলের গড়ে একটাও সন্তান জন্ম নিত না কারণ বিরোধীদের ভোট বাইরা যাবে বরং নিজের দলের গড়ে হাজার হাজার ভোটার জন্ম দিয়া ছাইরা দিত সবচেয়ে দয়ালু কে তিনি এটা কার কাছে রাখছেন সুবাহান আল্লাহ আসে না সুবাহান আল্লাহ আসে না আর রহমান যিনি অতীব দয়ালু সুবাহান আল্লাহ এই যে খাবার খাবার বানায় কে গম বানায় কে চাউল বানায় কে আটা বানায় কে আপনি খেয়াল করে দেখবেন আমার ভাইয়েরা দুনিয়ার কাউকে আল্লাহ দায়িত্বটা দেয় নাই আমাদের দেশে যখন কোনো বীজ বন্টন করা হয় নিজের দলের দেওয়া হয় বিরোধী দলকে দেওয়া হয় না কিন্তু আমার আল্লাহর কাছে দল আর বিরোধী দল নাই যারা ডাকে তাদের জমিনে ফসল হয় যারা আল্লাহকে ডাকে না তাদেরকে বরং আল্লাহ আরো একটু বেশি দিয়ে দেয় দেয় কিনা তাহলে সবচেয়ে বড় দয়ালুকে আল্লাহ আমাদের প্রতি হাজারো রহমত দিয়ে আমাদেরকে ডুবাইয়া রাখছেন হাজারো রহমতের ভিতরে পাঁচটা রহমত সবচেয়ে বড় জোরে বলেন কয়টা পাঁচটা রহমত সবচেয়ে বড় তার ভিতরে একটা হলো হেদায়ত সুবহানাল্লাহ পড়েন হাজারো রহমত আমাদের চতুর্পাশে আছে না নাই চতুর্পাশে হাজারো রহমতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়েত বলেন সবাই কি হেদায়েত এটা কপালে থাকা লাগে এটা মোল্লারা দিতে পারে না আমি মাঝে মধ্যে বলি পৃথিবীর আমাদের কোনো মহল্লার ইমামকে যদি আল্লাহ হেদায়েত দেওয়ার দায়িত্ব দিত ওনার মহল্লায় বেনামাজি খুঁজে পাওয়া যেত না ঠিক বললাম আর আমি মোল্লা নাজিমকে যদি আল্লাহ হেদায়েতের দায়িত্ব দিত সবার আগে আমার দেশের তিন নারীরে আমি বোরকা পরাইয়া দিতাম বড় বড় নেতাগুলোর আগে আমরা হেদায়ত দিয়ে দিতাম কিন্তু বিশ্বাস করেন না আমাদের আল্লাহ হেদায়তের দায়িত্ব দেয় নাই বরং হেদায়েতের চাবিটা কার কাছে এটা সবচেয়ে বড় রহমতের একটা দুই নাম্বার সবচেয়ে বড় রহমত আল্লাহ আমাদের প্রতি করেছেন আমাদেরকে মা দিছেন বাপ দিছেন কথা কয় না কি দিছেন মা বাপের চাইতে বড় রহমত আর আছে নাকি হুমা জান্নাতুকা অনারুকা এ মা বাপের সাথে বেয়াদবি করে এমন লোক নাই আসতে কোন কেন এমন লোক নাই ওই ওয়াজ আজকে করব না কিন্তু একটা কথা বলে দিয়ে যে এটা আল্লাহর দেয়া রহমত মায়ের সাথে বাপের সাথে যদি বেয়াদবি করো জান জাহান নামে যাবা মা বাপ যদি রাজি খুশি হয়ে যায় জান্নাতে চলে যাবা কার কথা কার কথা মায়ের সাথে বাপের সাথে যদি বেয়াদবি করে থাকেন আজকের মাহফিল থেকে যে মাপ চাইবেন রাজি আছেন মার পায়ে দরবাজ মা কত বড় রহমতের ভান্ডার তুমি জানো না মায়ের পায়ে জরে যদি তুমি সুমা দাও মাকে যদি জরায় ধরে বলো মা অপরাধ করেছি তোমার ছেলে আমি আমারে মাফ করে দাও এমন কোন মা নাই খুঁজে পাওয়া যাবে না তোমারে ক্ষমা করবে না মাকে কষ্ট দিয়া বাবাকে কষ্ট দিয়া যদি কবরে যায় আমাদের কপালে দুর্গতি আছে না না আল্লাহ ইল্লা ইয়া আল্লাহ বলেন আমি কাজী হইয়া রায় দিলাম আমার ইবাদত করার পরে মা বাপের প্রতি আহসান করা লাগবে সোমান আল্লাহ তাহলে আল্লাহর পরে কে মা এবং বাবা মা বাপ একমাত্র আল্লাহর পরে হুমা জান্না অনার সোহান আল্লাহ বড় তিন নাম্বার রহমত আপনারা আমার নবী মোহাম্মদ সাল্লাহ আসতে কয় সাল্লাহ আমার নবী আমাদের জন্য রহমত কিনা আল্লাহ কোরআনে বলছেন ওমা আরসালনাকা ইল্লা সেই নবীজি বললেন আবা নবী বলেন আমার উম্মত যারা তারা জান্নাতে যাবে কিন্তু যারা আবা তারা জান্নাতে যেতে পারবে না কিলা আবা সাহাবাই কারাম বললেন ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা আবা আল্লাহর নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যারা আমার নেতৃত্ব মেনে নিল তারা আমার সাথে জান্নাতে চলে যাবে ও ফেনের মানুষ রাজনীতি বুঝি না রাজনীতি করার জন্য এখানে আসি নাই বিশ্ব নবীর নেতৃত্ব মেনে নিতে রাজি আছি না নাই চিল্লায় বলো রাজি আছি না নাই দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দাও আমার ভাইয়েরা আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ রহমত কয়টা পাঁচটার মধ্যে চার নাম্বার হচ্ছে মোহাম্মদুর পাঁচ নাম্বার রহমত হলো আল্লাহর কোরআন সোবান পাঁচ নাম্বার রহমত কি এবার আপনাদের কাছে জানতে চাই কোরআন আমাদের কাছে আছে না নাই কোরআন এমন এক কিতাব মানুষকে মানুষ বানায় কোরআন যাদের কাছে থাকে না তারা কিন্তু অমানুষ তারা কি আরো জোরে বলেন তারা নিজের আপন বোনের সাথে জিনা করতে কলিজা কাঁপে না কিন্তু কোরআন আমাকে শিখায় দিয়েছে বোনটা তোমার মাহরেম তার সাথে তার দিকে তার সাথে জিনা তো দূরের কথা কুনজরেও তার দিকে তাকানো যাবে না বানর চিনের আপনারা কথা বলে না বানর চিনেন বানর এই বানরের সাথে দারুণ সম্পর্ক ছিল ডারুইনের ডারুইন বলেছিলেন মানুষ মানুষই নয় মানুষ আসছে বান্দরে থেকে এখন কয় বানরের স্বভাবগুলো মানুষের মধ্যে আছে পৃথিবীর আধুনিক বিজ্ঞান তার এই থিওরিকে ভুল বলেছেন ওই ওয়াজ আমার আজকে নয় কিন্তু আমি বুঝাইতে চাইলাম বানর এমন এক প্রাণী মা চিনে না বোন চিনে না সমানে একজনের সাথে আরেকজন মেলামেশা করতে থাকে কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে শিখাইয়া দিছে তোমরা বানর থেকে আসো নাই মহাপরিকল্পনার মাধ্যমে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মা কথা জবাব দেন মা কি বানাইছে কে মায়ের দিকে কোন নজরে তাকানো যায় না যায় না তো আমার ভাইয়েরা যারা আমরা কোরআন পড়েছি মায়ের ব্যাপার আমাদের আল্লাহ শিখাইয়া দিছে মায়ের সাথে জোরে কথা বলা যাবে না মায়ের সাথে বেয়াদবি করা দূরের কথা মায়ের কাপড় ধরে টানা তো দূরের কথা মায়ের চেহারার দিকে তাকাবে আল্লাহ রব্বুল আলামিন কবুলি হজের সওয়াব দিয়ে দিবে মানুষকে মানুষ বানাইছে কোরআন বিশ্বাস করেন এই পৃথিবীতে যদি আল্লাহ কোরআন না দিত এই পৃথিবীতে যদি আমরা কোরআন না পেতাম পৃথিবীর মানুষগুলো হতো অন্য অন্য জীবের মতো বিচরণশীল জীব অন্য অন্য পশু পাখির সাথে মানুষের কোনো পার্থক্য খুঁজে পাওয়া যেত আমার ভাইয়ের আপনারা জানেন না যেই পরিবারগুলাতে যেই রাষ্ট্রগুলাতে ইসলাম আছে তাদের পরিবারে তাদের রাষ্ট্রে যেই শান্তি খুঁজে পাওয়া যায় যেই দেশে যেই পরিবারে ইসলাম নাই এক কোটি বাঘের এক বাঘ শান্তি খুঁজে পাওয়া যায় না ইসলাম থাকার কারণে আমাদেরকে পারিবারিক বন্ধনটা মজবুত করে দিয়েছেন কে তাহলে আল্লাহর দেয়া পাঁচটা রহমতের পাঁচ নাম্বার হলো কোরআন বলেন কি সে আল্লাহ পাক কিভাবে কোরআনের কথা বলছে দেখেন আর রহমান পড়েন সবাই আর রহমান আল্লামাল কোরআন দুই নম্বর আতা বলছেন আল্লাহ আল্লাহ তিনি রহমান তিনি যিনি তোমাদেরকে কোরআন শিখাইছে তাহলে এবার জানতে চাই আমাদের কোরআন শিখায় কে ও দুনিয়ার নেতারা বুদ্ধিজীবীরা যারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করো কোরআনের বিরুদ্ধে কথা বলো তোমাদের জন্য দলিল পেশ করে দিলাম আল্লাহ মাল কোরআন আল্লাহ বলছে দুনিয়ার মোল্লারা কোরআন শিখায় না দলিয়ার বক্তারাও কোরআন শিখায় না আমি জানতে চাই কোরআন আমাদেরকে শিখায় কে সোরে সোরে এত আসতে বললে হবে বাংলাদেশের এক নায়িকা সন্তান জন্ম দিবে বিয়া কবে হয়েছে হেডার খবর নাই এখন নায়িকা ঘোষণা দিছে জাতির জন্য সুখবর কয় কি সুখবর কয় কয়দিন পরে সন্তান হবে সন্তানের নামও ঠিক করে ফেলাইস ছেলে হইলে এই নাম মেয়ে হইলে এই নাম কিন্তু বিয়া কবে হইছে জাতিও জানে না নানা ভাইও জানে না দাদা ভাইও জানে না এটা শোনার পরে তসলিমা নাসরিন আবার খেপছে তসলিমা নাসরিন কয় কি হয়ে গেল সমাজের মায়াগুলা এরা খালি বিয়া বসতে চায় সন্তান জন্ম দিতে চায় সন্তান জন্ম না দিলে সমস্যাটা কোথায় কথাকে বুঝেন মাথার মধ্যে ইস্কুরু ইস্কুরু তসলিমা নাসরিনের এই বক্তব্যটা আবার বাংলাদেশের বিভিন্ন পত্রিকা ছাপাইছে কারণ পত্রিকাগুলোরও আর কোনো নিউজ টিউজ নাই গরি গরু ব্যয় করছে ওইটাও নাকি নিউজ হয়ে যাও খেয়াল করেন তসলিমা নাসরিনের হিংসা হইল কোন সব নারীদের কেন সন্তান জন্ম দিতে হবে আচ্ছা আমি আপনাদেরকে বলি তসলিমা নাসরিন কারো না কারো সন্তান না কথা আসতে কয় তসলিমা নাসরিন কারো না কারো সন্তান নয় তো তসলিমা নাসরিন যদি বলে যে নারীদেরকে শুধু সন্তান জন্ম দিতে হবে কেন বিয়া বসতে হবে কেন তাহলে প্রশ্ন জাগে তোমার মা তোমার বাপ যদি তোমাকে জন্ম না দিত তুমি আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলতে পারত না তসলিমা নাসরিন ইসলাম মানুক চাই না মানুক ধর্মের ভিতরে থাকুক চাই সংশয়বাদী হয়ে যাক এটা তার ব্যক্তিগত ব্যাপার তার মরিচ খেত সে যেমনি ইচ্ছা এমনি নিরিদেখ কথা ঠিক কিনা কিন্তু তসলিমা নাসরিনের ব্যাপারে আমাদের কথা আসে তখন পৃথিবীতে সাড়ে তিন হাজার ধর্ম কয় হাজার সাড়ে তিন হাজার ধর্মের ভিতরে চৌত্রিশ হাজার কি বলে চারশত নিরানব্বইটা ধর্ম নিয়া তসলিমা নাসরিন একদিন একটা কলাম লেখে না যত লেখা সব কোরআনের বিরুদ্ধে সব নবীর বিরুদ্ধে সব ইসলামের বিরুদ্ধে তখনই আমরা বুঝতে পারি আসলে সে ধর্ম বিরোধী নয় সে হচ্ছে ইসলাম বিরোধী তার মূল টার্গেট হলো ইসলাম তার মূল টার্গেট কি আচ্ছা আপনারা বলেন তো তসলিমা নাসরিনের মা বাপ যদি বিয়ে না করতো তসলিমা নাসরিন কি হইতো আর সে যদি না হইতো তাহলে সে যদি কারো সন্তান না হইতো আমি বললাম হাসি দিয়া যে আহারে পাগলের মাথা খারাপ তোমারও তো কেউ না কেউ সন্তান হিসাবে গ্রহণ করছে তোমারও তো কেউ না কেউ সন্তান হিসাবে দুধ পান করাইছে তোমাকেও কেউ না কেউ জন্মের পরে তোমার নাবিটা কাইটা ওই নাবিটা শুকানোর জন্য সুযোগ করে দিয়েছেন তোমাকেও কেউ না কেউ দুধ পান করাইছে তোমার মা তোমাকে লালন পালন করছে তিরিশ মাস তোমাকেও দুধ পান করাইছে তোমার বাপ ও তার কষ্টার্জিত টাকা পয়সা তোমার পেছনে খরচ করছে কিন্তু তুমি মানুষের মতো অমানুষ হয়ে গেছো তার কারণ তুমি কোরআন বুঝো নাই কোরআন না বুঝলে মানুষ মানুষ থাকে না আমার ভাইয়েরা মানুষ অমানুষ হয়ে যায় কোরআন এমন এক কিতাব আল্লাহ পাকে এই জন্য কোরআনের কথাটা আগে আসলেন পরের আয়াতে আল্লাহ বলছেন খলাকাল ইনসান মানুষ বানাইছে কে আরো জোরে বলেন আচ্ছা এবার আপনাদের কাছে জানতে চাই মানুষ আগে না কোরআন আগে কথা বুঝি না মানুষ আগে না কোরআন আগে কিন্তু আল্লাহ তো এখানে কোরআনরে আগে নিয়ে আইছে তাহলে বোঝা গেছে এখানে হেকমা আছে না নাই কথা জোরে বলতে হবে আল্লাহর তো বলা উচিত ছিল আর রহমান যিনি অতীব দয়ালু খালাক আল খালাক আল ইনসান তিনি মানুষ বানাইছে আল্লাহ মাহুল কোরআন তিনি মানুষে কোরআন শিখাইছে কিন্তু আল্লাহ তো এভাবে বলেন নাই আল্লাহ বললেন আর রহমান পড়েন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান এখানে আল্লাহ কোরআনকে আগে আনলেন মোকদ্দমায় আনলেন খলাকাল ইনসান এটাকে আল্লাহ তৃতীয় আয়াতে নিয়ে গেলেন এটার দ্বারা আল্লাহ বুঝায় দিলেন মানুষগুলাকে মানুষ বলা যাবে না ততক্ষণ মানুষগুলা কোরআনের আইন মানবে না যতক্ষণ সুবহানাল্লাহ বড় মানুষ যদি মানুষ হতে চায় আগে কোরআন শিখতে হবে কার কথা কার কথা আল্লাহ পাকের কথা কারণ মানুষকে মানুষ থেকে আসছে মানুষের ব্রেনে কি আছে মানুষের মগজে কি আছে এই কথাগুলি কোরআন দ্বারা আমাদেরকে শিখিয়েছেন কে আবার দেখেন আল্লাহ পাক কি বলছেন আল্লাহ পাক বলছেন আর রহমান অতি দয়ালু যিনি আল্লামাল কোরআন তিনি কোরআন শিখিয়েছেন খলাকাল ইনসান তিনি মানুষ বানাইছেন এরপরে আল্লাহ বলেন আমি মানুষকে মূর্তির মতো বানাই নাই জবান বন্ধ করা বোবা জাতি বানাই নাই আল্লাহ মাহুল বায়ান আমি মানুষকে কথা বলার জন্য ভাষাও শিখা দিছে বাসা শিখাইছে কে আরে বেটা বাসায় যদি না শিখাইতো তো আই লাভ ইউ বলতা কেমনে একটার আরেকটা গুতাইতি বাসা বলা বলা নাই আমি বক্তা কথা বলার সময় বাসা নাই আমি উঠটা যাইয়া মাইক ম্যান একবার গুতা এই গুতার অর্থ হলো মাইক ঠিক করো এবার ক্যামেরাম্যানের এক গুতা ক্যামেরা ঠিক করো এরপরে একশো দুইশো তিনশো চারশো মানুষ সবার যে একটা একটা গুতা মারো কেমন হইতো কপালে মায়ের আছে না নাই আমার ভাইয়েরা কিন্তু গুতায় গুতায় কথা বলতে হবে না আল্লাহ পাক জবান দিছেন যিনি ভাষাও দিছেন তিনি মুখের ভাষা এমন যিনি পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানী আল্লাহ যদি আপনার বোবা বানায় আপনার বাসা ফেরত দিতে পারে এমন ক্ষমতা কারণ আছে নাকি আপনি চিন্তা করছেন একবার আপনার নিজেকে নিয়া আল্লাহ পাক বলছেন প্রথমে খলিকাল ইনসান দয়ফা আমি মানুষ বানাইছি দুর্বল করে দুর্বলতার মানেটা কি মানেটা হলো আপনার হাত কাটল কাটে না আপনি দেখতে পাচ্ছেন হাত কাটার সাথে সাথে রক্ত আসে কি আসে না আপনি একবার চিন্তা করেন আল্লাহ পাক আপনার শরীরের ভিতরে রক্ত বানায় রাখছে কিন্তু রক্তগুলা যাতে বাইরে চলে আসতে না পারে এত সুন্দর করে কাভারিং করছেন কে আল্লাহ বলছেন খুলিকার ইনসান দয়ফা আমি মানুষকে দুর্বল করে বানাইছি দুর্বল মানুষগুলা হালকা একটু ক্ষমতা পাইলে এমন উড়া উড়ে যার কারণে আমরা বলি পিপিলিকার পাখা গজায় মরিবার তরে কয়দিন আগে দেখলাম এক আল্লাহর বান্দা পিপিলিকার পাখা গজায় যেমনে তারও পাখা গজাইছে এমনে পুরা মূর্তিও হতে পারে নাই হালকা মন্ত্রী হওয়ার পরে খালি টিড্ডি পোকার মতো নাচতেছে নাচতে নাচতে এক পর্যায়ে কোরআন আর ইসলামকে নিষিদ্ধ করতে যায় নিজে ঘরে বাইরে নিষিদ্ধ হইয়া গেছে গেছে কানাডা জায়গা নাই সোরা পাড়া কি পাড়া আরো আসতে কন বাংলাদেশের টাকা চুরি করে বাড়ি বানাইছে নাম দিছে বেগম পাড়া আমি মোল্লা নাজিম বলেছিলাম এটা বেগম পাড়া হবে না বরং এটার নাম হবে সোরা পাড়া কি পাড়া এরপরে গেছে দুবাই জাগা নাই এখন শুনলাম বোর কাছেও বো বড়ি দিছে আল্লাহ বুঝাই দিলেন আমার কোরআনের সাথে বেয়াদবি করলে ঘরে বাইরে ঠাই পাবি না জুতার বাড়ি সব জায়গায় চলছে কথা ঠিক কিনা কথাগুলি কেন বললাম কোরআনের সাথে বেয়াদবি করো না কোরআনের একটা লব্জ আলে মোলামারা বানায় নাই কোরআনের একটা আয়াত দুনিয়ার কেউ বানায় নাই কোরআন শিখাইছে কে তাহলে বোঝা গেল মানুষ বানাইছেন যিনি কোরআনও বানাইছেন তিনি কোরআন আর মানুষ একসাথে চললে মানুষ বলা যায় কোরআন বাদ দিয়া যেটা একা চলে এটাই অমানুষ কথা কি বুঝে আসছে কোরআন ছাড়া মানুষ মানুষ হতে আপনি যে ঘরে যায় আব্বারে আব্বা কন কিসের কারণ সুবান আল্লাহ আসে না আপনি যে মাকে মা বলেন কিসের কারণ আপনি যে নিজের স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেন কিসের কারণ আপনি যে আপনার ছেলে মেয়ে গুলাকে আদর করেন এখানেও কোরআনের ভূমিকা আছে না আপনি আপনি চাচাটাকে মর্যাদা দেন কিসের কারণ আপনি যে চাকরির ডিউটিতে যায় সঠিকভাবে আপনার ডিউটিটা আদায় করেন এটাও কার কারণ কারণ কোরআন নাই যার কাছে সৌরতে মানুষ অরিজিনালি মানুষ বলা যায় না একজন কবি বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা কুনসা বাশারহা লা ওয়ালা কুনসা বাশারহা সূরতে বুঝি না মগর নেহি হায় কোরআন ছাড়া মানুষ মানুষ হয় কিন্তু বানরের সাথে তার একটা পার্থক্য থাকে বানরের লেজ আছে এটা লেজ ছাড়া মানুষ আর লেজ ছাড়া বানর কি ছাড়া বানর এরকমের বানর আমাদের সমাজে নাই আমাদের সমাজগুলোতে কিছু মানুষ আছে গিরিঙ্গিবাজ কি বাজ ঝগড়া লাগায় না চুড়ায় এখানেরটা ওইখানে ওইখানেরটা ওইখানে আল্লাহর নবী দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন কয়টা দুইটা কবরের পাশ দিয়ে বিশ্ব নবী হেঁটে যাচ্ছেন আল্লাহর নবী কবরের আজাব তিনি দেখতেন এবং তিনি শুনতেন নবীজি বললেন সাহাবারা এই দুইটা কবরে আজাব হচ্ছে সাহাবাই কেরাম বললেন হুজুর কেন আজাব হয় আল্লাহর নবী প্রথম একটা কবরকে দেখায় বললেন এই কবরটাতে আজাব হচ্ছে তার কারণ হলো এই কবরের ব্যক্তিটা দুনিয়াতে থাকতে পেশাবের ব্যাপারে সতর্ক ছিল না যেখানে সময় হইতো দাঁড়ায়া কাম ছেড়া দিত তার গায়ের মধ্যে পেশাব করত এই ব্যাপারে তার কোন সতর্কতা নাই এমন মানুষ আমাদের সমাজে আছে না ফেনিতে নাই মাইন্ড করেন না কিছু কিছু মুরব্বী আছে রাস্তার পাশে পেশাবের ব্যাগ হয়েছে উনি লুঙ্গিটারে ডাইরেক্ট উঠাইয়া ডাইরেক্ট বসে যায় দুইটা হাঁটু দেখাইয়া এমন দৃশ্য আপনারা জীবনেও দেখেন নাই জীবনেও দেখেন নাই পোলা না এক দেখ সাসায় কি করে এবার সাসায় মাথা নিচের দিকে মানে সাসায় বুঝাইতেছে আমিও দেখি নাই আমারও কেউ দেখে নাই কাউয়ার মতো কিসের মতো কাউয়া নাকি সাবান চুরি করিয়া কি চুরি করে এখন না ঘরের ভিতরে গোসল করেন আগে লোকেরা গোসল করতো কোথায় বাইরে পুকুরে এরপরে নদীর ধারে গোসল করতে গেলে সাবানের সবচেয়ে বড় শত্রুকে কাউয়া কাক সাবান নিয়ে যায় কাকের বাসায় কিচ্ছু না পাইলেও সাবান পাওয়া যায় কাক সাবান চুরি করে নিয়া এমন জায়গায় লুকায় লুকানোর সময় চোখ দুইটা বন্ধ করে রাখে কাক মনে করে আমি যেমন দেখতেছি না আমার কেউ দেখতেছে না কিছু মানুষ আছে এত নির্লজ্জ এত বেহায়া রাস্তার পাশে ল্যাংটা হইয়া পেশাব করতে হয় নিজের মাথাটা নিচের দিকে দিয়ে রাখে উনি নিজে যেমন দেখে না মনে করে অন্যরাও দেখে না কিন্তু আল্লাহর ক্যামেরা এগুলা রেকর্ড করা আছে না না পেশাব করার সময় দুই হাঁটু খোলা কি জরুরি কথা কেন ফিরি না দুই হাঁটু খোলা কি জরুরি পেশাবে যান পায়খানায় যান আপনি সতর খুলবেন তদ্দূর আপনার জরুরি যদ্দুর জরুরতের বাইরে নিজের লজ্জাস্থান দেখা বারবার ধরা বিশ্বনবী এটা নিষেধ করেছেন বিশ্বনবী এটা নিষেধ করেছেন আমার ভাইয়েরা কথাটা খেয়াল করেন এরকমের মানুষ আমাদের সমাজে আছে না নাই নবীজি বলেন এই পেশাবের ব্যাপারে সতর্ক নাই আবার কিছু যুবক আছে এত টাইট প্যান্ট যেটা খুলে পেশাবখানায় বসে পেশাব করার যোগ্যতা তার রাস্তার পাশে ডাইরেক্ট ছেড়ে দেয় এরকমের আসনা নাই খবরদার নবীজি বলেছেন এই কবরে আজাব হচ্ছে কারণ এই লোকটা পেশাবের ব্যাপারে সতর্ক ছিল না দুই নম্বরে আল্লাহ নবী বলেন দ্বিতীয় কবরটাতে আজাব হচ্ছে তার কারণ হলো এই লোকটা আমার ভাইয়েরা নবীজি বলেন এই লোকটা দুনিয়াতে থাকতে সগল খোরা ছিল কি খোর এত আসতে বললে হবে না কি খোর সগল খোর কারে কয় এখানের কথা এরকম লোক ফেনিতে নাই আপনাদের আপনাদের এ এলাকায় নাই এত আসতে গেলে হইব এ এলাকায় নাই আপনাদের এই গ্রামের নাম কি কথা জোরে বলতে হবে ছোট দলিয়াতে একটা হাইয়েস্ট গাড়ি ঢুকছে বিকাল দেড়টা বাজে কয়টা বাজে হাইয়েস্ট গাড়ি ঢুকছে ঢুকার পর আপনি রাস্তার মোড়ে দাঁড়ায় আছেন এবার ওই গাড়িটা দাঁড়ায় আপনাকে ডাক দিছে আসসালাম আলাইকুম ভাই এদিকে আসেন আপনি কাছে গেছেন যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে আনোয়ারের বাড়িটা কোন দিকে কথা কি বুঝেন কি জিজ্ঞেস করতেছে আনোয়ারের বাড়িটা কোন দিকে এইবার বাড়ি দেখাবার আগে উল্টা জিজ্ঞেস করে কেন যাইবেন কথা কয় না বাড়ি দেখানোর আগে কি বলতেছে আনোয়ারের বাড়িতে কেন যাইবেন তা আপনারে জিজ্ঞেস করছে কি বাড়ি কোন দিকে আপনি বলতেছেন আনোয়ারের বাড়ি জিজ্ঞেস বাড়ি না বইলা বলতেছেন যে কেন যাবেন এরা কইতেছে আমরা ফেনীর থেকে আইছি শহর থেকে আনোয়ারের একটা মেয়ে আছে যদিও মেয়ে হন তো কয় মেয়েটা একটু দেখতে যাব বাড়িটা দেখার আগে এখন উনি বলে দিতেছে ভদ্রভাবে মিয়া যা বাড়িটা এইদিকে কিন্তু আনোয়ার কিন্তু মানুষ তেমন সুবিধার না এক নাম্বার দোষ হলো তার ফ্যাট মোড়া কথা কেনা দুই নাম্বার দোষ আনোয়ারের মায়া কিন্তু রাস্তাঘাটে দেখা যায় এইবার কয় এই যে বাড়িটা এই দিকে এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই ওনারে জিজ্ঞেস করছে বাড়ি কোন দিকে উনি আরো দশটা কথা ইচ্ছা করে বলে দিল এখানে সগল ঘুরে আছে না না কিছু কিছু মানুষ আছে বিচার করে মেল করে যারা মেল দরবার করে এলাকায় তারা একজুট এখন আসতে কয় এলাকায় মিল্লা মিল্লা খায় আবুল বিড়ি বাক করে খায় আকিস বিড়ির প্যাকেটটা বাক রাখা খায় রমচাটাও বাক বিচারের পরে যেটা হাদিয়া নেয় সেটাও বাক রাখা খায় এমন সগলখুরি বিচারক এ এলাকায় নাই আসতে বলেন কে নির্বাচন আইলে সবার থেকে টাকা খায় এরকম লোক ফেনি নাই না না ফেনিতে এরকমের লোক নাই নির্বাচন আইলে দশজন দাঁড়াইছে কয়জন এখন চায়ের স্টলে বৈশা মুছে তেল দেয় চিন্তা নাই একজন দাঁড়াইলে খাওয়া যায় না সিলেকশনে চলা যায় কিন্তু দশজন দাঁড়াইলে এক হাজার করে খাইলে এক ঘরের ভিতরে যদি দশজন থাকে এক লাখ টাকা ডাইরেক্ট আছে না না কথা আসতে বলেন কেন টাকা বাঘ হয় এই যে কুদায় দেখেন না কুদে কদিন আগে দেখলাম তালা মার কালুয়া বুড্ডে একটা ওই পোলাপাই হ্যাঁ কি ড্যান্স সাসার দাড়ি সাদা সাসার টুপি সাদা পাঞ্জাবি সাদা সাসা ব্যাঙ্গের মতো তালা লইয়া লাফায় আমি কইছি আসলে সাদা এমনি লাফায় না টাকার গরমে লাফায় ইসলামি করার জায়গা পান না এরকম আর চুগলখোর নাই আলোচনা লম্বা হয়ে যাবে সেদিকে গেলাম না নবীজি বললেন এই কবরে আজাব হয় কারণ লোকটা চুগলখোর ছিল কি খোর এই যে ওয়াশ করে যাচ্ছি না কালকে সকালে চায়ের বয়ে গো মোল্লা বাইরে দাওয়াত এইটি ওয়াস উনি বলে না বলে না আপনি বক্তা সমালোচনা করেন আপনি আসেন না ওয়াজ করার জন্য টের পাইবেন কত দানে কত সাল কথা আমাদেরকে মানুষ বানায় কে আরো জোরে বলো হ্যাঁ যুবক আল্লাহর হস্তে বলে যায় অমানুষের মতো কোনো কাজ করো না একটা মানুষ কখনো একটা বান্ধবী নিয়া বিয়া না কইরা সিএনজির ভিতরে ফোট উড়াইয়া বান্ধবীর গলায় দৈরা দৈরা হাঁটতে পারে না বিয়া ছাড়া বান্ধবীর গলায় দৈরা ঘুরা আর কুত্তা কুতুর্নির প্রেমের মধ্যে কোনো পার্থক্য না এটা আসতে কইছে কোনো পার্থক্য নাই কুকুর এগুলা করে আমরা মানুষ আমরা শরীয়তের বাইরে চলতে পারবো না এই যুবকগুলা জিনা থেকে বাঁচতে চায় মুরব্বীদের কারণে পারে না প্রত্যেক পদে পদে মুরব্বীরা যুবকদের বিয়ায় বাধা দেয় দেয় কি দেয় না প্রথম নাম্বার বাধাটা দেয় কোথায় জানেন বয়স কিন্তু তিরিশ কই নিজের পায়ে দাঁড়া তো এখন কি আমনের পায়ে দাঁড়াইছে মিয়া বিয়া করলে বরকত বাড়ে না কমে বাড়ে না কমে আমি মানুষের কথা আপনাদের কথা বলবো না আমার নিজেরটা আমি নিজে বলি ছাত্র জীবনে অনেক টাকা আমি কামাইছি কিচ্ছু করতে পারি নাই বরকত পাই নাই বিয়ে করছি যখন বরকত পাইছি তখন একটা সন্তান যখন আইছে বরকত আরো বাড়লো আরেকটা আসলো আরো বাড়লো তিন নাম্বার সন্তান আসার পরে আল্লাহ বরকত দিয়ে ভর্তি করে দিচ্ছে যুবকদের জন্য কথাটা বললাম বাপদের জন্য বলে দিয়ে যায় বাবা যারা আছেন আপনাদের প্রতি আমার অনুরোধ ছেলেগুলো যদি বিয়ের সময় হয় আপনি এই মনে করে ছেলেগুলাকে বিয়ে করায় দিবেন যে আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি তো আমার মেয়েটাকে লালন পালন করতাম এই ভেবে যদি আপনি আপনার ছেলেকে বিয়ে করান আমি আপনাকে কোরআন সামনে নিয়ে গ্যারান্টি দিয়ে গেলাম আল্লাহ আপনার ঘরটাকে বরকত দিয়ে বরকতময় করে দিবেন এ ওয়াদাকার এ ওয়াদাকার আপনার ঘরে যখন কোনো একটা মেয়ে আসবে বিশ্বাস করেন আপনি তাকে রিজিক দেন না সে আপনার ঘরে আসার সময় রিজিক নিয়ে আসবে কারণ একটা মানুষ যখন দুনিয়াতে আসে তার সত্তর পঞ্চাশ হাজার বছর আগে তার জন্য রিজিক বানায় রাখছেন কে কে বানায় রাখছেন সুতরাং যুবকদেরকে বলে দিয়ে যাই কাজে বরকত পাও না কর্মজীবনে বরকত পাও না পাবা না ততক্ষণ যদি বিয়ে করতে না পারো যুবকদেরকে বলে দিয়ে যায় যদি তুমি কোনো কারণে সরিয়া কারণে বিয়ে করতে নাই পারো তাহলে এক নাম্বার তোমার কাজ হবে সপ্তাহে দুই দিন রোজা রাখা শুরু করে দাও কয়দিন কয়দিন যুবকদের জন্য বলে দিয়ে যায় কোনো কারণে যদি বিয়েটা তুমি করতেই না পারো প্রতি সপ্তাহে রোজা রাখবা কয়দিন সোমবার বৃহস্পতিবার বলো কি কি বার সোমবার বৃহস্পতিবার এই দুই দিন রোজা রাখবা এই দুই দিন যদি রোজা রাখতে পারো আল্লাহ তোমার আমলের মধ্যে বরকত দিয়ে দিবেন ইনশা বরং এই দুই দিন রোজা না রাখে যদি বান্ধবী লয়ে ঘুরো তাহলে কপালে দুর্দশা আছে না নাই বান্ধবীর লোকে যাবা অবৈধ প্রেম করবা অবৈধ প্রেম করে যারা সেকা খায় তারা সেকা খায় যারা ডিপ্রেশনে যায় তারা ডিপ্রেশনে যায় যারা হাত পা কাটে তারা হাত পা কাটে যারা নেশা করে তারা নেশা করে যারা নিজেকে বরবাদ করে দেয় তারা কথা বুঝাইতে পারি নাই কথা বুঝাইতে পারি নাই কথাটা আমি আরেকবার বলবো আমার যুবক ভাইয়েরা অবৈধ প্রেম করে সেকা খাওয়া যাবে আল্লাহ কোরআনে বলছেন অলা মোত্তাখিজাতি আখদান খবরদার লুকাইয়া লুকাইয়া প্রেম করা যাবে না আর আমাদের দেশে বোরে ফাঁকি দিয়া জামাইরা প্রেম করে বলায় এমন জামাই নাই আচ্ছা আপনাদের কাছে জানতে চাই জিনা করলে যে শাস্তি কোরআনে আছে এই আইনটা এই দেশে চালু হইলে লাভ হবে না লস হবে কথা আসতে কইছেন লাভ হবে না লস হবে আমরা মোল্লারা কিন্তু দাবি দিছিলাম যে কোরআনের সব আইন চালু করার দরকার নাই মাত্র দশটা আইন কোরআনের চালু করেন এক নাম্বার চুরির আইন হাত কাটেন কি কাটেন কি কাটেন আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই চুরি বন্ধ হোক এই দেশের সবাই চাই কি চায় না প্রধানমন্ত্রী চায় না কথা আসতে বলেন কেন স্বরাষ্ট্রমন্ত্রী চায় না পুলিশের আইজি চায় না পুলিশ বাহিনী চায় না র্যাব চায় না আর্মি চায় না আনসার চায় না চেয়ারম্যান চায় না মেম্বার চায় না সবাই চায় সবাই চায় চুরি বন্ধ হোক তো সবাই যদি চায় চুরি বন্ধ হোক তাহলে চোরের হাত কাটার আইনটা করতে অসুবিধাটা কোথায় সবাই চায় টিজিং বন্ধ হোক জিনা বন্ধ হোক সবাই যদি চায় তাইলে জিনার আইনটা চালু করতে সমস্যাটা কোথায় আপনারা আমার কথায় আল্লাহর হস্তে কষ্ট পাইয়েন না সমস্যাটা ওই জায়গায় কারণ এই কাজগুলা করে কারা আমরা আমার মামুরা বাংলাদেশে যদি চোরের হাত কাটার আইন চালু থাকতো বাজারে গেলে গাতে গেলে রাস্তায় গেলে রেল স্টেশনে গেলে হাত কাটা মানুষ পাওয়া যেত যেত কিনা আর বৌরা আসল দিয়া জামাইরে বান্ধা রাখতো আল্লাহর হস্তে চুরিদারি দরকার নাই হাতটা অন্তত সেট থাকে আর যারা বিয়া না কইরা জিনা করে আছে না কথা আসতে কয় বিয়া না করে জিনা যারা করে তাদের ব্যাপারে কোরআনের আইন হলো আজ্জানিয়াতু কুল্লা আল্লাহ বললেন বিয়া ছাড়া যারা জিনা করবে তাদেরকে একশো ডোরা মারো এলাকা থেকে এক বছরের জন্য বের করে দাও কার আইন এত আসতে বললে হবে না কার আইন আমি কোরআন সামনে নিয়ে বলে যাই এই আইন যদি বাংলাদেশে চালু হয় কোন নামাজি কোরআন পর্ণওয়ালা যুবক যুবতী এই শাস্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই বরং গাঁজা খোরগুলো এই শাস্তি পাওয়ার সম্ভাবনা আছে কথা কি ঠিক বললাম এখন আসেন বিয়ার আগে জিনা করলে একশো ডোররা এক বছরের জন্য এলাকা ছাড়া কিন্তু বিয়ার পরে যারা প্রেম করে এটারে কি প্রেম কয় এখন আর কয় না কি প্রিয়া কয় পরকিয়ার শাস্তিটা আরো কঠিন না সহজ পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও কারণ এটা সমাজ আর পরিবারের ক্যান্সার বিষ হয় না শরীরে কথা বলে না বিষ হয় কি না বিষ যখন হয় আপনি যদি এই ফোড়াটাকে তেল তুলা দিয়া রাইখা দেন তাহলে বিপদ বাড়বে না কমবে আপনার দায়িত্ব এখন এই ফোড়াকে অপারেশন করে কি করবেন আপনি এটা সরায় দিবেন ফালা দিবেন বউ আছে স্বামী আছে এরপরও যেই নারীরা পুরুষেরা পরকিয়ায় লিপ্ত হয় তারা পরিবারের জন্য ক্যান্সার সমাজের জন্য ক্যান্সার আল্লাহ বলেন দুনিয়া থেকে বিদায় করে দাও এই আইনটা কার এই আইন যদি বাংলাদেশে চালু হয় বাংলাদেশের অনেক দুলাবাই অনেক দুলাবাই শালির সাথে আলগা প্রীতির দায়ে পাথরের মায়ের খায়া দুনিয়া থেকে বিদায় হওয়ার সম্ভাবনা আছে না বাংলাদেশের দুলাবাই শুধু দুলাবাই না দুলাবাইরা বিয়ার পরে ডাইরেক্ট বলে দেয় হারপিকের সাথে মগ ফিরি বিয়ার সাথে শালি ফিরি কথা আসতে বলেন কেন এখানে বিয়া করছেন কারা কারা একটু হাত তোলেন হাত তোলেন হাত উপরে যারা বিয়ে করছেন হাত তোলেন যাদের শালি আছে তারা হাত উপরে রাখবেন যাদের শালি নাই হাত নামান হাত উপরে আচ্ছা হাত নামান হাত উপরে শালি আছে না এবার হাত নামান হাত নামান আমার কথা শুনুন আমি কি বলতে চাই আমার ভাইয়েরা শালি এটা একানা না বেগানা এবার আসতে কইছেন একানা না বেগানা আরে কয় না আমগো দুলাভাই আমগো বাইয়ের মতো আর দুলাভাই কয় আর আর হালি আর বোনের মতো একলা করে দিয়াছেন টের পাইবেন কেমন মতন নবীজি বলেছেন দেবর হলো মৃত্যুর মতো শালিলা হলো মৃত্যুর মতো এটা ভয়ানক সম্পর্ক এটা ভয়ানক ইসলামের চেয়ে কল্যাণ কোথাও খুঁজে পাওয়া বিশ্ব নবী বসে আছেন রহমাতুল্লিল আসমা বিনতে আবু বকর মোহাম্মদ ইসলামের কি হয় এখনো তো কয় না শালি হয় আমার এরাম ছোট্ট মানুষ আল্লাহর নবীর সামনে আসলেন আল্লাহর নবী দেখতে পেলেন আসমা বিনতে আবু বকর একটা জামা পরে আছে শরীরের কাপড়গুলা মোটা কিন্তু হাতের কাপড় গুলা পাতলা আল্লাহর নবীর চেহারা মোবারক গোসা লাল হয়ে গেলেন নবীজি বললেন আবু আয়সা আসমাকে বলে দাও এই পোশাকে যেন আমার সামনে কখনো না আসে আর আমরা শালিরে টাইনিয়া নাকা আমার বই নিতে আবার বিয়ার পরে দুলাবাই যদি হালি গড়ে লইয়া মার্কেটে না যায় দুলাবাইরে গালাগালি করে এ এলাকায় নাই এ এলাকায় নাই যারা মেয়ে বিয়ে দিয়া ছোট মেয়েগুলা মেয়ের জামাইয়ের কাছে দিয়া মার্কেটে পাঠায় তারা নিজেরা তার নিজের মেয়েকে জিনার দিকে ঠেলে দেয় দেয় কি দেয় না শালি দুলাবায়ের সম্পর্ক কখনো নিরাপদ হতে পারে না দেবর ভাবি এই শেষ করে দিচ্ছে আর দুই মিনিট আছে আমার হাতে দেবর আর ভাবি বলেন দেবর আর আরে এটা তো প্রেমিক প্রেমিকার মতো বাইটা বিদেশে থাকে বউটা বাপের বাড়িতে আছে বাইটা টেলিফোন করে দেয় তোর বাবিরে যায় আনিস এবার বাপে কয় যা সিএনজি লইয়া যা তোর বাবিরে যায় লইয়ায় এখন দেবরে গেছে বাবিরে আনার জন্য বাবির হাজবেন্ড কোথায় এত আসতে বলেন কে এখন সিএনজি দিয়ে আইতে আইতে বাবি এখন আর দেবরের সাথে দেবর নাই এখন হাফ স্বামী হয়ে গেছে বাবি এখন গান গায় স্বামীর চাইতে দেওয়া বালা কথা কি ঠিক বললাম না বাড়ায় বললাম আগে নিজের পরিবারে কোরআন চালু করেন আগে নিজের পরিবার ঠিক করেন অনেক ইসলামিক পরিবার দেবর আর বাবির মধ্যে আমার ভাইয়েরা পর্দা নাই এরকম আছে না নাই এরকম আছে না নাই আগে পর্দা ঠিক করেন আগে ঘরের পর্দা ঠিক করেন আমি বুঝাইতে চাইলাম মানুষকে মানুষ বানায় কোরআন মানুষকে মানুষ বানায় কে কোরআন এবার বলেন আর রহমান সবাই বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমার হাতে এটা কি কথা কেনা এখানে আছে কাবিন নিয়ে একটু বলেন কি নিয়া কাবিন নিয়ে আমরা বিপদে আছি আস্তে আস্তে কয় কাবির নিয়ে বিপদে আছে না নাই পাঁচ লাখ কেন কয় মামলা দিতে হবে তো এমন ফোলার কাছে বিয়ে দিতে আপনারা কইছে কেডায় আপনি এমন ছেলের কাছে বিয়ে দিবেন যেই ছেলেটা হালাল পথে কামাই করে পাঁচ হাজার টাকায় যদি কাবিন ধরেন আপনার মেয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকবে আর আপনি দশতলা বাড়ি দেখিয়া বিশ লাখ টাকা কাবিন দইরা ভবিষ্যতে মামলা দেওয়ার ইচ্ছা কইরা আপনি দিছেন বিয়া দিয়া এখন মামলার কাম হইলে পোলারাও চালাক কম না গোপনে বিদেশ চলে যায় কথা কয় না কথা কয় না কাবিন ধরছে বিশ লাখ কয়দিন পরে লাগছে টকজ আল খাওয়াক আপনার মেয়েটা শান্তিতে থাকবে কথা ঠিক না আর আপনি হারাম টাকা দেখা পাগল হয়ে গেছে টাইলসের জকজকানি দেখা এত উঁচা বিল্ডিং দেখে পাগল হয়ে গেছে মাইয়ারে দিছে এখন মাইয়া ডেলি কান্দে এমন আছে না নাই শেষ কথা বলে দেই বিয়েতে কুফু বলতে একটা কথা আছে না নাই কুফুর বাংলা হলো সমতা কুফুর বাংলা কি আপনি কুটিপতি দেখে আপনার সুন্দরী মেয়েটা যার তার হাতে তুলে দিচ্ছেন আপনার মেয়ের সাথে ভবিষ্যতে চাকরানির মতো ব্যবহার করা হবে কথা ঠিক বলি নাই এই জন্য বিয়ে করাইলে আর করলে হবে না রাসুল ইসলামের শরীয়ত রাসুল বলছেন কুফু মেনটেন করে বিয়ে শাদি দিবা তাইলে কোনোদিন সমাজে কি হবে না অশান্তি পরিবারে হবে আর যদি আপনি কুটিপতির কাছে গরিবের মেয়ে বিয়ে দেন ওই ফ্যামিলির লোকেরা এই মায়ারে হৈন্নিজি করে গালি দিবে আবার আপনি যদি ধনির মেয়েকে একেবারে গরিবের কাছে দেন তাহলে এই মাইয়া আবার উল্টা স্বামীরে হই নির্ভুত করে গালি দিব এই জন্য সমঝোতা থেকে বিয়ে দিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তাও ফিক দিকে আমরা বলি আমেন